দিনাজপুরের হিজড়া সম্প্রদায়ের গুরুমণি সকলে সুপরিচিত রূপালী হিজড়ার দোয়া ও কুলখানি গত আঠারোই অক্টোবর শুক্রবার বাদ জুমা ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাঠে অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় মাদ্রাসার হাফেজদের কোরআন তেলাওয়াত ও কোরআন খতম বা জুম্মার দোয়া ও মিলাদ মাহফিলে ও দুপুরে খাবার পরিবেশনের মধ্য দিয়ে গুরুমণি রূপালী হিজড়ার ফুলখানি অনুষ্ঠিত হয় রূপালী হিজড়া দিনাজপুর ফুলবাড়ি উপজেলা চকচকা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি দিনাজপুর জেলা হিজড়া সম্প্রদায়ের গুরুমণি হিসেবে দায়িত্ব পালন করেছেন গত এগারো October Dinajpur M Abdur Rahim medical college চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়ষট্টি বছর এদিকে রূপালী হিজড়ার মৃত্যুতে হিজড়া সম্প্রদায়ের জেলার গুরুত্বপূর্ণ গুরুমণি পদটি শূন্য হওয়ায় জেলার সকল হিজড়া সম্পত্তিতে রূপালী হিজড়ার স্থলে ফুলবাড়ি পৌর এলাকার সাথী হিজড়াকে গুরুমণি নির্বাচিত নির্বাচিত করা হয় রূপালী হিজড়া এখানকার এক লিডার ছিল সে এখানে সে এখান থেকে সে এখানে মারা গেছে মারা যাওয়ার পরে এখানে আমরা সবাই আসছি তার কুলখাওনি ইয়ে করার জন্য আল্লাহ তাকে বাসি করুক আপনারাও দোয়া করবেন আমরাও চাই যে রেখাই হোক ঠিক আছে সে এলাকার বালবা বাচ্চা সে এলাকারই সে একজন ব্যক্তি ফুলবাড়ি শহরের আমাদের সিনিয়র সিনিয়র একজন হিজড়ে ছিলেন তিনি লিডার লিডার লোক উনি মারা গেছেন ওনার ওনার আত্মা শান্তির জন্য আমরা ফিরত কামনা করছি এবং তিনি নেতা ছিলেন আমাদের উপাধিরা তিনি আমাদের সবার গুরু রাখতেন তিনি এলাকার সরকার ছিলেন তিনি এখন নাই তিনি আল্লাহর রাস্তায় চলে গিয়েছেন সবাই পাঁচশো হাজার যা যা পারিছি সবাইকে দিয়ে আমরা এখানকার ওনাকে আমরা সমর্থন করেছি আমাদের এখানকার সাত আটটা থানা যত হিজরা আছে জেলা দিনাজপুর জেলার সবাই মিলে আমাকে আমরা ওনাকে সমর্থন করেছি এবং দিদা মারা যাওয়ার পর আজকে আমরা তার উলখানি তার জন্য দোয়া করাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন মারা যাওয়াতে আমরা খুব কষ্ট পেয়েছি কামনার জন্য আজকে তার কুলখানি করা হচ্ছে আপনারা সবাই দোয়া করি রূপালী হিজরা উনি মৃত্যুবরণ করেছেন তার ওনার জন্য আমরা কুলখানি করতেছি আজকে নয় দিনে কুলখানি করতেছি ওনার জন্য আমরা মাকুরাত কামনা করি এবং আপনারা সকলেই মাকুরাত কামনা করবেন এবং এই শূন্য আসনের জন্য আমরা নতুন নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছি রেখা হিজরাকে রেখা হিজরা ওনার চেলা ছিলেন ওনার মেয়ে ছিলেন ওনার শিষ্য ছিলেন সেই হিসাবে আমরা ওনাকে সকলেই দিনাজপুর পার্বতীপুর বিরামপুর রংপুর শহীদপুর সহ যত হিজড়ারা উত্তরবঙ্গের আছেন সবাই ওনাকে সিলেক্ট করেছে তার আল্লাহর ইচ্ছে তার মৃত্যু হয়েছে তার সবার মনে কষ্ট কেউ যদি তার মনে যদি আমার গুরু কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে মন থেকে ক্ষমা করে দিবেন কে ধন্যবাদ জানাই ভাই আমাকে সেই কারণে আমি এখানে আজকে দাঁড়াতে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ হারুন রশিদ স্বর্ণালী ঠিক